এরপরের প্রশ্ন যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিক কে অতএব যার হোক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় হ্যাঁ। এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজারওয়ালা সন্তান দেয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে আল্লাহ বলেছেন ইয়াহা বলি মাই ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাই ইয়াশা উল-কুরা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন যাকে ইচ্ছা তাকে আবার যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না এরপরে প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহ কাছে সন্তান চাইতে পারেন কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহ হয় আলেম হয় দিনদার হয় এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আলাইসালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সুরায় সফাত আয়াত নম্বর একশো আয়াত নম্বর কত সুরায় সফাত ইয়াসিনের পরের চূড়া এই সুরাতে ইব্রাহিম একটা দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন এভাবে হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এ বিশেষ করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে হ্যাঁ। বিশেষ করে পড়বেন দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তালা জাকারি ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরে আল্লাহ তালা দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন দুইটা দোয়া তিনি করেছেন তার একটা হলো সুরায় আলে আমরান আয়াত নম্বর আটত্রিশ এ আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা কি দোয়া ছিল رب هب لي من لدنك ذرية طيبة إنك এর অর্থ হলো আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন অথবা আমার দোয়া আপনি শুনেন এই দোয়া পড়ার পর আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর আটত্রিশ জাকারিয়া আলাইসাল্লামের আরো একটি দোয়া ছিল সুরায় আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই সুরায় আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন তিনি বলেছেন রব্বিলা তাদারনি ফারদা হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না অর্থাৎ সন্তান দিয়েন ওয়ারিস দিয়েন আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা সন্তান দাতা এই দোয়া তিনি আল্লাহ কাছে করেছেন চার নম্বরের দোয়া হলো সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের দোয়ার অংশটা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয় ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় মুত্তাকিদের ইমাম হয় তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ এমন স্ত্রী দিয়েন এমন স্বামী দিয়েন আল্লাহ যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ভালো লাগে তারা যেন ভালো মানুষ হয় এই দোয়াও বিশ্বাসী করে পড়তে পারেন আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেগফার করা কি করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا এর থেকে বোঝা গেল ইস্তেগফার করলে সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তালা বেশি বেশি কি করলে ইস্তেফা এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয় তার আল্লাহর ফায়সালা মেনে নেওয়া উচিত আল্লাহর ফায়সালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না জোরাজুরি করে না দিলে কান্নাকাটি করে বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাষাণ এত খারাপ মানুষ পৃথিবীতে আছে একটা বাচ্চা মানুষ আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি আগুনটা এত দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত অস্থির যত কান্নাকাটি করুক তার জন্য